করবে আমার প্রেমের যন্ত্রণায় আমার প্রেমের যন্ত্রণায় তোমায় অভিশাপ আমি দেব না দেব না করব সুখের কামনা একদিন তুমি স্বীকার করবে আমার প্রেমের যন্ত্রণা তোমায় অভিশাপ আমি দেব না করব সুখের কামনা ছলে তীর মারিলে আমার এই পাজরে আকাশের ছলে তীর মারিলে আমার পাজরে তুমি প্রেম শিখাইয়া আমার বুকে রইলে না পর মানুষের হইলে আপনেই হইলে না আমায় তুমি প্রেম শিখাইয়া আমার বুকে রইলে না পর মানুষের হইলে বদল দুঃখ আমায় দিলে দুহাত ভরে ও রূপা ও রূপারে হাসির ছলে তীর মারিলে আমার এই পাজরে ওরে হাসির ছলে তীর মারিলে আমার এই পাজরে করে ও রূপা রূপারে হাসির ছলে তীর মারিলে আমার এই পাজরে ওর হাসির ছলে তীর মারিলে আমার এই পাজরে একদিন তুমি চিৎকার করবে আমার প্রেমের যন্ত্রণায় তোমায় অভিশাপ আমি দেব না করব সুখের কামনা আকাশের ছলে তীর মারিলে আমার এই পাজরে ওর হাসির ছলে তীর মারিলে আমার এই পাজরে ওর হাসির ছলে তীর মারিলে আমার এই পাজরে